আমার মর্যাদা নষ্ট হওয়ার কারণ কি আপনি ব্যক্তিক দিয়ে বিবেচনা করবেন তাহলে মুসলিম সমাজে আপনি দেখতে পাবেন আপনারই মান নাই আপনার বাড়িতে মান নাই কেন আপনি ছোটবেলায় টিভি দেখে খারাপ কোনো সিন দেখে বড় হয়েছে এরপরে সন্তানরা আপনাকে দেখেছে এগুলো দেখতে তো আপনি একদিন বলতেছেন যে খবরদার এই ধরনের সিন ক্ষমতার বাড়িতে দেখবে না কিন্তু সন্তান খেয়াল করেছে আপনি বসে বসে সময় পার করেছেন তাহলে আপনার কথা কি কোনো প্রভাব আছে আমি যে পজিশনে আছি সেই পজিশন থেকে অধস্থন কর্মকর্তাকে কর্মচারীকে আমি বললাম খবরটা কাজ করবে যারা আসবে তোমরা কারো কাছ থেকে দুই টাকা নিবে না বা কোনো সুদ বা ঘুষ খাবে না কিন্তু আমি ঘুষ খেতে খেতে আজকে এই চেয়ারে বসে আছি এত বড় হয়েছে তো আমার কথাই কি তাদের কি কোনো প্রভাব পড়বে তার কারণ ওরই যেটা পিএস যারা আছে তারাই খাবে মুখের উপর তো বলেই দিতে পারে যদি সে প্রতিবাদ করে কি ব্যাপার নিষেধ করার পরে তোমরা খেলে কেন যদি বলে স্যার আপনার উত্তর খেয়েছিলেন যখন প্রয়োজন ছিল এখন তো আমাদের তো প্রয়োজন কি করবো ওর মুখ বন্ধ হয়ে যাবে আর বলতে না শেখ আব্দুর রহমান আব্দুল আজিজ যেটা মক্কার ইমাম হয়েছে আর কি তো উনি একদিন খুতবা দিচ্ছেন দুই হাজার সতেরো সালের এই এপ্রিল মাসের দিকে সম্ভবত সতেরোই এপ্রিল বা এই ধরনের একটা জমা খুলবাই আমি ছিলাম ওটার অনুবাদ করেছিলাম তো উনি আশ্চর্যজনকভাবে এই কথাটা বললেন যে আপনার বাড়িতে আপনার প্রভাব নষ্ট করবেন না এইভাবে বলে আপনার বাড়িতে আপনার প্রভাব নষ্ট করবেন না যখনই আপনি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হবেন আর ওই খারাপ কাজটা আপনার সন্তানকে অথবা আপনার অধস্তন আপনার নিচে যারা আছে তাদেরকে যদি বারণ করেন নিষেধ করেন তাহলে ওই কথা কোনো দিনই তারা শুনতে চাইবে না এই জন্য আপনার বাড়িতে যে টিভি আছে একদিন বসে বসে আপনি যেগুলো দেখেছেন সেটাই আপনার সন্তানের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন এই নিষেধাজ্ঞার কোনো প্রভাব থাকবে না সাবধান থাকেন উনি পারিবারিক একটা বক্তব্য দিয়েছিলেন অনেক কথা বলেছিলেন তার মধ্যে এই ভাষাটা উনি এইভাবে বলেছিলেন যে আপনি আপনার অবস্থান কর্মকর্তাকে খবরটা খারাপ পথ দেখায় না আপনার সন্তানকে আপনি খারাপ পথ দেখায় না যদি দেখান আপনি যখন ছোট ছিল আপনার সন্তান যখন ছোট তখন তাকে ঈদের দিন পোশাক পরিয়ে আপনি আপনার স্ত্রী সহ বেহায়া পড়ায় গেছেন অথবা সিনেমা হলে গেছেন ছেলে যখন মনে হবে জানতে পারবে তোলা থাকবে সেই ছবিগুলো দেখে সেও তার জীবনে বাস্তবায়ন করবে হঠাৎ করে আপনি হাজি সাহেব হয়ে গেছেন হজ করে এসেছেন হজ করে এসে তো সেই ছবিগুলো বুঝতে পারেন না আপনি এখন বলতেছেন যে না খবরদার তুমি খবরদার সিনেমা হলে যেতে পারবে না তাহলে আপনার কি হবে সম্মানিত উপস্থিতি এই কথাটা আমি একটু বেশি সময় নিয়ে বললাম আপনারা এটাই আগে চিন্তা করেন নিজেকে নষ্ট করার কারণে আজকে আমাদের মুসলিম অধপতন বেশি হয়েছে